আরে কি এ কি বৌমা কাঁদছো কেন কি হয়েছে আরে আমাকে বলো আমি তো তোমার মায়ের মতো বলো কি হচ্ছে কাঁদছো কেন আচ্ছা শাশুড়ি মা এটা কথা বলুন তো আমাকে কি পেতনির মতো লাগে না একদমই না আমার চোখগুলো কি টেরা বেকা লাল লাল কে বলেছে এগুলো একদমই না আমার এই নাক নাক কি লম্বা আবার সেই কথা কে বলেছে বলে তো বৌমা তোমায় হ্যাঁ আমাকে কি কালো হটকা ভুঁড়ি ভুড়ি বেরিয়েছে এরকম তার এরকম রকমে দেখতে না একদমই না না তো তাই তো বলুন তাহলে কেন কেন শাশুড়ি মা পড়ার সময় আমাকে কেন বলছে তোকে পুরো তোর শাশুড়ি মায়ের মতো দেখতে হয়েছে কেন ভালো লাগে না <laughs> <laughs>